দিন ফিরবে আবার আগের মতো সাবধান হও বন্ধু থাকো একটু সংযত ফিরবে দিন ফিরবে আবার আগের মতো পিছনে দু পা এগোবে এক পা হবে না তো কোনো ক্ষতি গতিবিধি তার রয়েছে গোপন বাতাসের অন্তরালে বাঁধবে সিঁড়ি আজ বড় কথা সঙ্গে নয় কার বিরুদ্ধে আছি